আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজ আপনাদের সামনে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলিহসাল্লামের জীবনের অন্যতম কঠিন এক অধ্যায় হিজরত তথা হিজরতের নবী সাল্লাহ আলাইহি সম্পর্কে আমরা যে এরিয়াটা দেখতে পাচ্ছি এটা হলো শেবে আবি তালিব সেই জাবাল আবু কুবাইস থেকে নিয়ে পাশে শুরু হয়েছে শেবে আবিতের আপনারা দেখতে পাচ্ছি তার পাশেই মৌলুদে নবী নবীজি সাল্লাহ সাল্লামের জন্মস্থান এবং এখানেই তিনি বসবাস করেছেন তো এই জায়গা থেকে নবীজি সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ নির্দেশ পেয়ে খুব গোপনে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর বাড়ি পর্যন্ত পৌঁছেন এখন যে আমরা বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটাকে হিলটন টাওয়ার বলে দুটি টাওয়ার বিশিষ্ট একটি বিল্ডিং দুই টাওয়ারের মাঝখানে একটি মসজিদ রয়েছে এখনও সেই মসজিদটাকে মসজিদ আবু বকর বলা হয় ওইটি ছিল হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর বাড়ি নবীজি সাল্লাহ সাল্লাম সেই আবু বকর রাদি আল্লাহ তালা আনহুর বাড়ি পর্যন্ত খুব গোপনে চলে আসলেন এরপরে এখান থেকে আবু বকরকে নিয়ে রাতের অন্ধকারে যাত্রা শুরু করলেন হিজরতের জন্য এই হিজরত যে রাস্তা ধরে তিনি করেছিলেন সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলব এবং দেখাবো সেই হিজরতের রাস্তাটার বর্তমান অবস্থা কীরকম হয়ে আছে যদিও সেই আগের অবস্থায় সেই রাস্তাটি নেই এখন অনেক প্রশস্ত হয়েছে সুন্দর করা হয়েছে এই রাস্তা ধরেই পাহাড়ের অলিগলি দিয়ে নবীজি সাল্লাহ হাসাল্লাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহুকে নিয়ে হিজরত করেছিলেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জানি যে নবীজি সাল্লাহ হাসাল্লাম মদিনা মুনব্বরায় হিজরত করেছিলেন আর মদিনা মুনাব্বরা মক্কা থেকে চারশো কিলোমিটার উত্তরে রয়েছে কিন্তু এই যে যে রাস্তাটা এখন মক্কা থেকে শুরু হয়েছে যে রাস্তা বেয়ে মুসল্লিরা চলে যাচ্ছে এটা প্রথমত হেরেম শরীফ থেকে পশ্চিম দিকে চলে গেছে পশ্চিম দিক থেকে আস্তে আস্তে ঘুরে ঘুরে সেই জাবালে ছোর পর্যন্ত শেষে পূর্ব পূর্ব দক্ষিণ দিক হয়ে গেছে এটাই হলো মূলত হিজরতের রাস্তা এই রাস্তা বিয়ে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম হিজরত শুরু করেন এখনও এই রাস্তার নাম রয়েছে তরিক হিজরা বা হিজরতের রাস্তা আমরা জানি মক্কা থেকে চার কিলোমিটার পূর্ব পূর্ব দক্ষিণ দিকে রয়েছে একটি ঐতিহাসিক পাহাড় যে পাহাড়টার নাম হলো জাবালে সুর বা সুর পর্বত এই পর্বত পর্যন্ত আল্লাহর নবী হিজরত করে গিয়েছিলেন এবং সেখানে অবস্থান করেছিলেন তিন রাত্রি সেই জায়গা পর্যন্ত গোপনে চলে গিয়েছিলেন এখান থেকে তো এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব মিসফালার প্রথম এবং নতুন কুবুরি দেখা যাচ্ছে ফ্লাইওভার এই রাস্তাটা মূলত মিসফালার ভেতর দিয়ে চলে গেছে আমরা যে মিসফালা নামে যে এরিয়াটা জানি সাধারণত অনেক বাঙালিরা সেখানে অবস্থান করেন এবং হাজি সাহেবরা অবস্থান করেন সেই মেসফালা ওই যে বাইতুল্লাহ দেখা যাচ্ছে বাইতুল্লাহ থেকে বের হয়ে আসছে মুসল্লিরা ডান পাশে যে মার্কেটটা এটাই হলো সেই হিলটন টাওয়ারের মার্কেট যেটা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর বাড়ি ছিল এই রাস্তা ধরেই নবীজি সাল্লাহ আলী সাল্লাম হিজরত করেছিলেন এই যে এখান থেকে যে সামনের দিকে দেখা যাচ্ছে অনেক প্রশস্ত রাস্তা সম্মানিত দর্শক মণ্ডলী এখানে একসময় মাঝখানে আরও অনেক বিল্ডিং ছিল দুই পাশে দুটি রাস্তা ছিল ডান পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাও একটি রাস্তা অনেক বড় রোড ওটাকে সারে ইব্রাহিম খলিল বলা হয় আর বাম পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাকে তরিকে হিজরা বলা হয় মাঝখানে যে তাঁবুগুলি দেখা যাচ্ছে এই জায়গা ছিল বিল্ডিং কিন্তু এটা আজ ভেঙে ফেলে দুই রাস্তাকে একাকার করে ফেলে দেওয়া হয়েছে দুটি রাস্তা এখন অনেক প্রশস্ত হয়ে গেছে দুটি রাস্তা এখানে রয়েছে একটি তরিক হিজরা আর একটি হলো শারে ইব্রাহিম খলিল বাম পাশের অংশ হলো তরিকে হিজরা এবং তাবুর যে ডান পাশে আরেকটি রোড রয়েছে সেটাকে সারে ইব্রাহিম খলিল বলা হয় সেটারও একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে হজরত ইব্রাহিম খলিল আলি ইসলাতাম তিনিও হজরত ইসমাইল আলি ইসলাতামকে নিয়ে এই পথ দিয়েই মিনার দিকে গিয়েছিলেন এজন্য সেদিক লক্ষ্য করে ওই রুটকে নাম দেওয়া হয়েছে সারিয়া ইব্রাহিম খলিল আর নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বাম পাশের যে রুটটা দেখা যায় সেটা দিয়েই হিজরত করেছিলেন এজন্য এটার নাম হয়েছে তরিক হিজরা তো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি ওই যে সামনে যে দুটি ভাগ দেখা যাচ্ছে ডান দিকে একটি রাস্তা চলে গেছে বাম দিকে একটি রাস্তা চলে গেছে ওইখান থেকে সারে ইব্রাহিম খলিল আলাদা হয়ে গেল এবং তরিক হিজরাটা আলাদা হয়ে গেল এর আগে যেই চত্বরটা রয়েছে এটাকে আমরা কবুতর চত্বর নামে চিনি আমাদের কাছে খুবই পরিচিত একটি জায়গা কবুতর চত্বর এখানে একটি চৌরাস্তার মতো ছিল সারে ইব্রাহিম খলিল থেকে ওই তরিকে হিজরার দিকে একটি রাস্তা চলে এসেছিল আর বিল্ডিং তো এপাশে ছিলই যার ফলে এখানে একটি চৌরাস্তা হয়েছিল আর সেই চৌরাস্তায় কবুতর খুব বেশি অবস্থান করত এজন্য এটাকে কবুতর চত্বর বলা হতো কিন্তু যখন বিল্ডিংগুলি ভেঙে ফেলা হয়েছে এখন সবই একাকার হয়ে দুই রাস্তা কাছাকাছি চলে আসছে এখন সবটাই চত্বরের মতো দেখা যায় ওই যে এখনও কবুতর রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কবুতরের আনাগোনা তো আছেই বাইতুল্লার বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় কবুতর বসবাস করে আনাগোনা করে এগুলোকে অবস্থান করে মানুষ এগুলোকে খাবারও দেয় কবুতর সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে যে কাবার কবুতর আমাদের আকিদা নামে সেটা আপনারা দেখে নিতে পারেন যে এই কবুতর সম্পর্কে আমাদের আকিদা কেমন হওয়া উচিত যাই হোক এই যে ডান দিকে যে রাস্তা চলে গেল এটা সারে ইব্রাহিম খলিল ভিন্ন হয়ে গেল আর বাম দিকেই রয়েছে তরিকে হিজরা এই যে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ বামের রাস্তা ধরে যাচ্ছে এটাই হলো তরিকা হিজরা এই পুরো এলাকাটাকেই মিসফালা বলা হয় মিসফালা মানে হলো নিচু জমি মক্কা থেকে এই এলাকাটা ক্রমান্বয়ে নিচের দিকে গিয়েছে বলে এটাকে মিসফালা বলা হয় এই যে বাম পাশের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এটাই হলো সেই তরিকা হিজরা ডান দিকে আমরা সারে ইব্রাহিম খলিল রেখে আসলাম অনেক স্মৃতি বহন করে চলেছে এই তরিকে হিজরা বা হিজরতের রাস্তাটি নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম এই রাস্তা দিয়ে চলে যান আর জন্মভূমির মায়ায় বারবার ফিরে তাকিয়ে বলেন হে মক্কা তুমি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় এবং অত্যন্ত পবিত্র শহর আমার কাছেও অত্যন্ত প্রিয় শহর তুমি যদি মক্কার লোকেরা আমাকে বের করে না দিত তাহলে আল্লাহর কসম আমি কখনোই এখান থেকে বের হয়ে যেতাম না এই বলে বারবার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অশ্রু বর্ষণ করছিলেন সেই স্মৃতি ধারণ করে আছে এই তরিক হিজরা আমাদের অনেকেরই হয়তো সেই অনুভূতি থাকে না এই রাস্তা দিয়ে হাঁটার সময় এই যে এখানে যে একটি মসজিদ রয়েছে এই মসজিদটার নাম হলো মসজিদুল হিজরা এটাকে হিজরতের মসজিদ বলা হয় কারণ হিজরতের রাস্তার পাশে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এজন্য এই মসজিদের নামও দেওয়া হয়েছে মসজিদুল হিজরা এই যে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি বা পাথরে খোদাই করে লেখা দেখতে পাচ্ছি মসজিদুল হিজরা হিজরতের মসজিদ এই মসজিদে এখনও নিয়মিত জামাত হয় অনেক মানুষ এই মসজিদের জামাতে শরিক হয়ে থাকে এটা হিজরতের মসজিদ নামেই খ্যাত তবে এই মসজিদের নাম অনেকেই জানে না অনেকেই লক্ষ্যও করে না তবে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সেই স্মৃতির ব্যাপারটি লক্ষ্য করেই এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদুল হিজরা সম্মানিত দর্শক মণ্ডলী দেখতে দেখতে আমরা মিসফালার কুবুরির কাছে চলে আসলাম এই হলো সেই কুবুরি যেটা মিসফালার কুবুরি নামে খ্যাত কুবুরি মানে হলো ফ্লাইওভার বা ওরাল সেতু এই ওরাল সেতুটি এটা মক্কার রিং রোডের একটি অংশ মক্কার অনেকগুলি রিং রোড রয়েছে মক্কাকে কেন্দ্র করে তো এটাও একটি রিং রোডেরই অংশ এই কুবুরির নিচ থেকে বিভিন্ন গামী ট্যাক্সি পাওয়া যায় জেদ্দা তায়েফ বা ইত্যাদি যেতে হলে এখান থেকে অনেক ট্যাক্সি পাওয়া যায় তো আমরা এই কবরির নিচ থেকে একটি গাড়িতে উঠব এবং এই গাড়িতে চড়ে জাবালে সুর পর্যন্ত হিজরতের রাস্তা দিয়েই অতিক্রম করব ইনশাল্লাহ তালা আমরা কবুরি বা ফ্লাইওভারের পরের অংশে চলে আসলাম হিজরা রোডের এখান থেকে আমরা আবার যাত্রা শুরু করব সাইনবোর্ডে দেখতে পাচ্ছি শারিউল হিজরা লেখা ইংরেজিতে আল হিজরা স্টেট তথা এটা হিজরা রুট এই রুট ধরে আমরা যাবলে সুরে যাব এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করলাম এবং গাড়ি ভাড়া করে গাড়িতে উঠে যাত্রা শুরু করলাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সেই মিসফালার কুবুরের নিচ থেকে একটা গাড়িতে উঠলাম সামনে দেখা যাচ্ছে একটি বড় বাস যাচ্ছে এটাই হিজরতের রাস্তা ওই কুবুরির নিচ দিয়ে আমরা একটু আগে যেটা কুবুরির আগ পর্যন্ত দেখে আসলাম এরপরে কুবুরির নিচে এসে আমরা একটি গাড়িতে উঠলাম সেই গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমরা হিজরতের রুট ধরেই এই রুট ধরেই নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম জাওয়ালে সুরের দিকে গিয়েছিলেন তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই রোডের আশেপাশে অনেক স্মৃতিময় জায়গা রয়েছে তার মধ্যে একটি জায়গা রয়েছে সেটা হলো মসজিদে বেলাল অর্থাৎ মক্কায় থাকাকালীন হজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনহু এখানেই বসবাস করতেন এখানে তার নামে একটি মসজিদ হয়েছে ডান পাশে রয়েছে মাওয়াকিফুস সৈয়ারাহ বা কার পার্কিং এটাও একটি বিখ্যাত কার পার্কিং এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মসজিদে বেলালের ওই যে মিনার দেখা যাচ্ছে আর বাম পাশে রয়েছে মসজিদে ইমাম বুখারি রহিমাহুল্লাহ তালা হাজি সাহেবদের কাছে অনেকের কাছে এই জায়গাগুলি খুবই পরিচিত জায়গা অনেকে এখানে এটা সফর করার জন্য দেখার জন্য আসেন আমরা সেই স্মৃতিধন্য জায়গার ভেতর দিয়ে হিজরতের রাস্তা দিয়ে চলছি সামনে গিয়ে সাথে রয়েছেন আমার প্রাণপ্রিয় মুরব্বী শ্বশুর আব্বাজান হাজি মোহাম্মদ আজমত আলী মোল্লা বড় ভাইরা মারানা আব্দুল হক সাহেব এবং রয়েছেন মুফতি আজিজুল হক সেলিম আমার সেজু ভাইরা রয়েছেন আরেক ভাইরা মুফতি আবু সাইদ মহাদ্দিস নানা শ্বশুর আকমল খা এছাড়াও আরও কয়েকজন সফর সঙ্গী রয়েছেন আমরা সকলে যাচ্ছি জাবালে সুরের দিকে হিজরতের পথ ধরে পরিবারের কাছের জনদেরকে নিয়ে এভাবে একসাথে যেতে পারছি হিজরতের পথ ধরে এটাও আমার একটি বিরল সৌভাগ্য ভবিষ্যতে আবার এরকম একসাথে যেতে পারবো কি না সেটা আল্লাহ ভালো জানেন আমি সেটা জানি না তো আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ যেন বারবার এই পথ ধরে আমাদের যাওয়া আসার তৌফিক দান করেন এবং হিজরতের অনুপ্রেরণা আমাদের দান করেন আমরা জানি হিজরত একটি বড় ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের জন্য সব কিছু পরিত্যাগ করে একটি নিরাপদ ভূখণ্ডের দিকে এবং আল্লাহর নির্বাচিত পছন্দনীয় ভূখণ্ডের দিকে ইসলামের ভূখণ্ডের দিকে যাত্রা করা গমন করা সেটাই হলো হিজরত যেটা ইসলামী শরীয়ত অত্যন্ত উঁচু মর্যাদার স্থান অধিকার করে আছে এই হিজরত সকলের ভাগ্যে হয় না যুগে যুগে অনেক নবী এভাবে হিজরত করেছেন হজরত ইব্রাহিম আলী হিসালাতাম হিজরতের কথা আল্লাহ রব্বুল আলমিন সুরে আঙ্কাবুতের ছাব্বিশ নম্বর আয়াতে বলেছেন ওকাল ইন্নি মুহাজিরুন ইলা রব্বি ইন্নাহু আজিজুল হাকিম ইব্রাহিম আলী হিসালাতাম বলেন যে আমি আল্লাহর দিকে আমার রবের দিকে হিজরত করছি এভাবে হিজরতের অক্লান্ত কষ্টের মাঝেই লুকিয়েছিল প্রাপ্তির সুসংবাদার বিজয়ের সূচনা এই হিজরতের আমল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অনেক বড় একটি পরীক্ষা নবীদের জন্য আর মোমেনদের জন্য এজন্য সাহাবাই কারাম হিজরত করেছেন নবীজি সাল্লাহ আলী হোসাল্লামের নির্দেশক্রমে মক্কায় দীর্ঘ প্রায় ১৩ বছর ইসলামের তবলিগি কার্যক্রম পরিচালনার পরে যখন আর মক্কায় থাকার মতো পরিবেশ থাকলো না তখন আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম মদিনায় হিজরতের এই সিদ্ধান্ত নেন এবং জাবালে সুরের দিকে রওনা হন আমরা দেখতে দেখতে জাবালে সুরের কাছাকাছি চলে এসেছি ওই তো জাবালে সুর দেখা যাচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী জাবালে সুর সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার একটি ভিডিও রয়েছে জাবালে সুর নবীজির হিজরত মাকরসার জাল শিরোনামে এটার মধ্যে আপনারা জাবালে সুর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজ এ পর্যন্তই আগামী পর্বে ইনশাল্লাহ তারা জাবালে সুর থেকে মদিনা মোনাওয়ারা পর্যন্ত নবীজের হিজরত সম্পর্কে আমরা আলোচনা করব এবং পথে প্রান্তরে দেখব কি অবস্থা সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলকে আল্লাহ রবুল্লাহ আলমিন হেদায়তের উপর কায়েম দায়েম রাখুন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি রহমতুল্লাহি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা নবীজি যে পথ ধরে হিজরত করলেন শিরোনামে দ্বিতীয় পর্ব শুরু করছি এর আগে আমরা প্রথম পর্বে নবীজির সেই হিজরতের পথ ধরে মক্কা মোকাররমা থেকে জাওয়ালে সুর পর্যন্ত এসেছি এখন এই জাবালে সুর থেকে আমাদের আবার যাত্রা শুরু হবে আমরা যে জাবালের সুরের শীর্ষ চূড়া দেখতে পাচ্ছি এখানেই নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম তিন রাত অবস্থান করেছিলেন ভোরবেলায় যখন ভোর হয়ে গেছিল তখন কিন্তু কাফির বেদিনের এসে হামলা করছিল ওই পাহাড়ের উপর আবদুল্লা বিন ওরাইকিত নামে একজন রাহাবার তিনি দুটো উট নিয়ে এসে সেই পাহাড়ের নিচে দাঁড়ালেন নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু দুজনে এসে একটাতে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আরোহণ করলেন আর অপরটিতে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু এবং আবদুল্লা বিন ওরাইকিত এই দুইজনে আরোহণ করলেন এরপরে তারা যাত্রা শুরু করলেন সম্মানিত দর্শক মণ্ডলী মক্কার কাফেররা কিন্তু থেমে নেই তারা চারপাশে লুক লোক লস্কর ছড়িয়ে দিয়েছে নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে ধরে আনার জন্য ঠিক এরকমভাবে তারা ছড়িয়ে দিয়েছে সেই উত্তর দিকে নানা দিকে অলিগলিতে তারা লোক বসিয়েছে যাতে করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মদিনার দিকে যাত্রা করতে না পারেন আমরা দেখতে পাচ্ছি গুগল স্যাটেলাইট মোডে যেই রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে এই পাহাড় থেকে নিয়ে শুরু করে সেই মদিনা পর্যন্ত চারশত চুয়ান্ন কিলোমিটার রাস্তা হুবহু সেই রাস্তা ধরেই যে বর্তমান বিশ্ব রুট করা হয়েছে এমনটা বলা যাবে না তবে সেই হিজরতের রুটকে হিজরতের রাস্তাকে অনুসরণ করেই এই রাস্তাগুলি বানানো হয়েছে তো আমরা এই রাস্তা ধরেই এগিয়ে যাব নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম মক্কাকে পাশ কেটে একটা গোপন রাস্তা দিয়েই মূলত মদিনার দিকে তিনি যাত্রা শুরু করেছিলেন আমরা এই হিজরতের রাস্তা অবলম্বনে সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যে সমস্ত উল্লেখযোগ্য ঐতিহাসিক জায়গাগুলি রয়েছে আমরা সেই উল্লেখযোগ্য ঐতিহাসিক জায়গাগুলো দেখার জন্য চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন যদি আমাদের তৌফিক দান করেন বহু ঘটনা ঘটে গেছে এই হিজরতের সময়ে তো আসুন আমরা প্রথমত দেখি যে মক্কার বাইরে হিজরতের রাস্তার পাশে কোন ঐতিহাসিক স্থাপনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গুগল ম্যাপে আল হারামের থেকে নিয়ে শুরু করে একটা চিহ্নিত রাস্তা চলে গেছে সেই রাস্তার মাথায় রয়েছে মসজিদে আয়েশা যেটাকে মসজিদ উত্তানাইম বলা হয় এই মসজিদে তানাইম হলো মক্কা থেকে সবচাইতে নিকটবর্তী মক্কার সীমানা এর বাইরে রয়েছে এই মসজিদে তানাইম এখান থেকে হাজি সাহেবরা এহরাম পরে এসে উমরা আদায় করে থাকেন এই জন্য এই মসজিদ তানাইম বা মসজিদে আয়সা হাজি সাহেবদের কাছে অত্যন্ত পরিচিত একটি জায়গা এবং ঐতিহাসিক জায়গা কারণ হজরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা তার উজোরের কারণে পিরিয়ডের কারণে এইখানে এসেই নবীজির নির্দেশে এখান থেকেই উমরার এহরাম পরে তারপরে তাওয়াফ করেছিলেন বাইতুল্লাহ গিয়ে সেই থেকে এখান থেকে অনেকেই উমরা করে থাকেন আর তাছাড়া এটা মক্কার বাইরের সীমানা বলে বা হিলের মধ্যে পড়েছে বলে হিল থেকে এহরাম পরে এসে উমরা আদায় করার বৈধতা রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী এ ব্যাপারে আমার একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এর শিরোনাম হলো আয়সা মসজিদ থেকে উমরা করা কি বৈধ এই শিরোনামে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে মাসালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আমরা গুগল ম্যাপে দেখছি এর দূরত্ব হলো ছয় দশমিক নয় কিলোমিটার তথা প্রায় সাত কিলোমিটার জায়গা মক্কা থেকে এটা হলো মক্কার বাইরের প্রথম ঐতিহাসিক স্থাপনা আয়েশা মসজিদ এটাই হলো সেই মসজিদ উত্তানাইম আমরা দেখতে পাচ্ছি রাস্তার ডান পাশে রয়েছে এই মসজিদ উত্তানাইম এখান থেকে হাজি সাহেবরা ওমরা করে থাকেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম এই রুট ধরেই গিয়েছেন বর্তমান এই রুটটির নামও রয়েছে তরিকুল হিজরা দুটি নাম দেখা যায় একটা হলো তরিক আল মদিনা আল মোনব্বরা আর একটা হলো তরিকুল হিজরা হিজরতের রাস্তা ধরে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সেই মদিনা মোনাওয়ারায় গিয়েছেন এরপরে চলুন আমরা তার পরের স্থাপনা দেখি আমরা দেখার জন্য চেষ্টা করব যে এই মসজিদা তানাইমের পরে আরও কোনো ঐতিহাসিক বা স্মৃতি বিজড়িত জায়গা রয়েছে কিনা চলুন দেখি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা হারাম শরীফ থেকে দেখতে পাচ্ছি একটি চিহ্ন গুগল ম্যাপে দেখা যাচ্ছে যে একটি চিহ্ন সামনের দিকে চলে গেছে উনিশ দশমিক দুই কিলোমিটার বা প্রায় ২০ কিলোমিটার দূরে একটি জায়গা এইটা হলো মাকবারা মাইমুনা রাদি আল্লাহ তাল আনহা মাকবারা মাইমুনা রাদি আল্লাহ তাল আনহা অর্থাৎ মাইমুনা রাদি আল্লাহ তাল আনহার কবর আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে মাইমুনা রাদি আল্লাহ তাল আনহা কে ছিলেন তিনি ভালোবাসার অমর সাক্ষী রেখেছিলেন নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের প্রতি তিনিই তো সেই নারী যার সম্পর্কে কোরআনে কারিমে আয়াত নাজিল হয়েছে এবং তিনি সেই নারী যিনি নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের কাছে নিজেকে সোপে দিয়েছিলেন ইনি হলেন সেই নারী যিনি আমাদের মায়েদের মধ্যে সর্বকনিষ্ঠ মা অর্থাৎ নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের স্ত্রীগণের মধ্যে সর্বশেষ স্ত্রী একেই নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম সর্বশেষ বিয়ে করেছিলেন এই মাইমুনা রাদি আল্লাহ তাল আনহার কবর রয়েছে সারিফ নামক অঞ্চলে যেটা মক্কা মোকাররমা থেকে ২০ কিলোমিটার উত্তরে এই তরিক হিজরার বাম পাশে রয়েছে আমরা গুগল ম্যাপের স্যাটেলাইট মোডে দেখতে পাচ্ছি যে সেই বাউন্ডারি করা একটি চিহ্নিত জায়গা এটাই মূলত হজরতে মাইমুনা রাদি আল্লাহ তালা আনহার সেই স্মৃতিময় কবর শরীফ এখানেই তিনি শান্তির বাগানে ঘুমিয়ে আছেন এই জায়গায় আমাদের শুয়ে আছেন আমাদের নবী আকরাম সাল্লাহ আলী হোসাল্লামের সর্বকনিষ্ঠা স্ত্রী হজরতে মাইমুনা রাদি আল্লাহ তাল আনহা নবী আকরাম সাল্লাহ আলী হোসাল্লাম সপ্তম হিজড়িতে যখন মদিনা থেকে মক্কায় এসেছিলেন উমরা আদায় করার জন্য ঠিক এই জায়গাটা এসে নবী আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরতে মাইমুনা রাদি আল্লাহ তালা আনহাকে বিবাহ করেন এটা হলো মক্কার বিশ কিলোমিটার বাইরের একটি জায়গা এরপরে আরেকটি ঐতিহাসিক জায়গা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তালা সেটা হলো মসজিদুল ফাতাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা লক্ষ্য করে দেখছি যে গুগল ম্যাপের মধ্যে রয়েছে আল হারাম থেকে নিয়ে ৩০ কিলোমিটার উত্তরে তরিকে হেজরার পাশে ঐতিহাসিক মসজিদ এবং এটি স্মৃতি বিজড়িত জায়গা মসজিদুল ফাতাহ চলুন আমরা মসজিদুল ফাতাহটি দেখে নিই এ হলো মসজিদুল ফাতাহ আমরা দেখতে পাচ্ছি এই মসজিদুল ফাতাহের সাথে অনেক বড় স্মৃতি জড়িয়ে রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা স্মরণ করি সেই স্মৃতির কথা এটা হলো সেই জায়গা নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য অভিযানে বের হয়েছিলেন মদিনা থেকে তো প্রথমত এখানে এসেই শিবির স্থাপন করেছিলেন এক রাত্রিতে এসে এখানেই শিবির স্থাপন করেছিলেন এবং এখানে সাহাবাই কারামকে নিয়ে যখন রাতে অবস্থান করছিলেন তো এই বাহিনীর বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করার জন্য মক্কার প্রশাসনিক প্রধান আবু সুফিয়ান বের হয়ে আসলেন মক্কা থেকে যে এদের হালত কি কিসের জন্য তার আগমন করেছে এসব জানার জন্য কিন্তু ঘটনাক্রমে আবু সুফিয়ান এসে পথিমধ্যে গ্রেফতার হয়ে যান এবং গ্রেফতার হয়ে যাওয়ার পরে আবু সুফিয়ান রাদি আল্লাহ তাল আনহুকে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সামনে আনা হয় এবং রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের এখানে এসে আবু সুফিয়ান কালেমা পড়ে দিন কবুল করে মুসলমান হয়ে যান সেই থেকে আবু সুফিয়ান রাদি আল্লাহ তাল আনহু তিনি মুসলমান হয়ে যান ঠিক এই জায়গাতেই তো মক্কার যিনি প্রশাসনিক প্রধান তিনি যখন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন তখন তো বিজয়ের আর কিছু বাকি থাকে না তাই এখানেই যেন সেই বিজয় সংঘটিত হয়েছিল আর সেই স্মৃতি ধরে রাখার জন্য পরবর্তীতে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয় এই মসজিদের নাম দেয়া হয় মসজিদুল ফাতাহ বর্তমান এই মহল্লার নাম হলো আল জামুম আমরা আল জামুম লিখিত বিল বোর্ড দেখতে পাচ্ছি রাস্তার ধারেই রয়েছে এটা তরিক হিজরা বা তরিকুল মদিনা আল মোনাব্বরা এরপরে এক এক করে আমরা চলে যাচ্ছি রাস্তা বেয়ে সেই মদিনা মুনব্বরার দিকে সম্মানিত দর্শক মণ্ডলী এই রাস্তা বেয়ে যাওয়ার সময় অজস্র ঘটনা ঘটেছিল আজও সেই স্মৃতিময় রাস্তা ধরেই এই বিশ্ব রুট করা হয়েছে হাজি সাহেবদেরকে এই রাস্তা ধরেই নিয়ে যাওয়া হয় মদিনার দিকে আজও এই রাস্তার দুপাশকে কেন্দ্র করে অনেক নগর বন্দর শহর গড়ে উঠেছে এবং অজস্র মসজিদের মিনার দেখতে পাওয়া যায় কিছু দূর যেতে না যেতেই মসজিদের মিনার চোখে ভেসে ওঠে এমনিভাবে নানান জায়গায় মাজরা তথা কৃষকদের খ্যাত খামারও দেখা যায় সবচাইতে একটি দেখার মতো বিষয় হলো কোথাও কোথাও উটের বড় বড় বাহিনী দেখা যায় তারা চড়ে বেড়াচ্ছে এবং নানা ধরনের খাবার তারা সংগ্রহ করছে এছাড়াও কখনো কখনো ভেড়ার পাল ছাগলের পাল এরকম নানান কিছুই দেখা যায় এভাবেই স্মৃতির কথা স্মরণ করে করে হাজি সাহেবরা এ রাস্তা ধরেই মদিনার দিকে যেতে থাকে আর গভীর ভাবাবেগ নিয়ে আবেগাপ্লুত মনে দরুদ শরীফ পড়তে পড়তে অগ্রসর হতে থাকে সম্মানিত দর্শক মণ্ডলী সৌদি আরবের রাস্তার আরেকটি বৈশিষ্ট্য হলো বিভিন্ন জায়গায় রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা থাকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এরকমভাবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ জিকিরের বিভিন্ন শব্দমালা সাইনবোর্ডে লেখা থাকে যাতে করে মানুষ কখনোই আল্লাহকে ভুলে না যায় রাস্তার এই গতিসম্পন্ন অবস্থায় কখন কি হয়ে যায় বলা তো যায় না তবে আল্লাহর জিকির নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা যায় তাহলে সেটা হবে সফলতার মৃত্যু এই জন্য এটা একটা দারুণ উদ্যোগ যে বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে সেই জিকিরগুলি লিখে দেওয়া হয়েছে নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম এই কঠিন মুহূর্তে যখন সেই মক্কা থেকে বের হয়ে আসলেন মহান আল্লাহ তাল্লার নির্দেশে আল্লাহ তালা এ ব্যাপারে কোরআনে কারিমে কোট করেছেন সুর আনফালের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ হে নবী সেই সময়কে স্মরণ করো যখন কাফেররা ষড়যন্ত্র করছিল তোমাকে বন্দি করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে বহিষ্কার করবে তোমার দেশ থেকে তারা তো নিজেদের ষড়যন্ত্র পাকাচ্ছিল আর আল্লাহ নিজ কৌশল প্রয়োগ করছিলেন বস্তুত আল্লাহ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কৌশলকারী এ আয়াতে নবী সাল্লাহ আলী হোসাল্লামের হিজরতের ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে মক্কার কাফেররা যখন দেখল ইসলাম অতি দ্রুত বিস্তার লাভ করছে এবং মদিনা মনব্বরায় প্রচুর সংখ্যক লোক ইসলাম গ্রহণ করছে তখন তারা এক পরামর্শ সভা ডাকল তাতে বিভিন্ন প্রস্তাব পেশ করা হলো এই আয়াতে সেসব প্রস্তাব উল্লেখ করা হয়েছে আর তা হচ্ছে গ্রেফতার করা হত্যা করা ও নির্বাসন দেয়া শেষ পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে তাকে হত্যাই করা হবে এবং তারা সকলে একযুগে নবী সাল্লাহ আলিহসাল্লামের উপর আক্রমণ চালাবে আল্লাহ তালা ওহির মাধ্যমে তাদের এ সমস্ত কথা নবীজি সাল্লাহ আলিহসাল্লামকে জানিয়ে দিলেন এবং তাকে হিজরত করার হুকুম দিলেন শত্রুরা তার ঘর অবরোধ করে রেখেছিল আর এই অবস্থায় তিনি আল্লাহ তালার কুদরতে তাদের সম্মুখ দিয়ে বের হয়ে গেলেন কিন্তু তারা তাকে দেখতে পেল না সম্মানিত দর্শক মণ্ডলী যখন কাফেররা নবীজি সাল্লাহ আলী সাল্লামকে কোথাও খুঁজে পাচ্ছিল না ঠিক সে সময় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ধরে আনার পুরস্কার স্বরূপ একশত উট ঘোষণা করেছিল তারা বলেছিল যদি কেউ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জীবিত অথবা মৃত তাকে ধরে আনতে পারবে তাকে একশত লাল উট দান করা হবে আর একশত লাল উট কোটি কোটি টাকার মূল্য ছিল তার আর জাতীয় পুরস্কার হিসেবে মর্যাদাও ছিল অনেক এজন্যই অনেক ধরনের লোকেরা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নানা ধরনের উশৃঙ্খল যুবক এবং শক্তিশালী বীর বাহাদুর কাফেররা পর্যন্ত এই উঠ পাওয়ার আশায় নবীজি সাল্লাহ আলী হাসাল্লামকে খুঁজে পেতে চারপাশে তারা রাত দিন পরিশ্রম করতে থাকলো এমনই একজন ছিলেন সোরাকা বিন মালিক তিনি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে ধরে নিয়ে কাফেরদের হস্তান্তর করার মাধ্যমে একশত ওট পাওয়ার প্রত্যাশী ছিলেন কিন্তু যখন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের কাছে তীর ধনুক নিয়ে পৌঁছে যাচ্ছিলেন ঠিক তখনই সোরাকা বিন মালিকের ঘোড়ার পা মাটিতে দেবে যায় এবং সে আটকা পড়ে যায় পরবর্তীতে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম নিজেই তাকে উদ্ধার করেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের এই অমায়িক আচরণে সুরাকা বিন মালিকের অন্তরে ভালো রেখাপাত করে এবং শেষে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের কাছে নিজেই ধরা দেন যে কিনা রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের প্রাণ হরণ করার জন্য যাচ্ছিল সেই কিনা রসুল্লাহ সাল্লামের হাতে ধরা দিলেন অতপর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান তেমনি আরেকজন ছিলেন বোরাইদা আসলামী একজন বীর বাহাদুর গোত্রীয় নেতা সত্তর জন বীর যোদ্ধার নেতৃত্ব দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে ধরার জন্য যাচ্ছিলেন এই বোরায়দা আসলামী কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের কাছে যখন যান রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সুললিত কণ্ঠে কয়েকটি আয়াত শোনেন এবং সোনালী উপদেশ শুনে তার অন্তরে এত বেশি তোলপার শুরু হয় অতপর সব কিছু বাদ দিয়ে সত্তর জন সদস্যসহ সকলে মিলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাতে মুসলমান হয়ে যান এভাবে অজস্র ঘটনা ঘটেছে এই রাস্তা দিয়েই সেগুলোর স্মৃতি বহন করছে আজকের এই হিজরতের রাস্তা তাই সম্মানিত হাজি সাহেবান দর্শক মণ্ডলী যারা হজ করতে আসেন মক্কা থেকে মদিনার দিকে যান এ সমস্ত স্মৃতি বিজড়িত জায়গাগুলি বা এ সমস্ত স্মৃতি বিজড়িত ঘটনাগুলি স্মরণ করে করে ইসলামের অবদান নবীজি সাল্লাহ আলিহসাল্লামের অবদানগুলি বারবার মনে করার জন্য চেষ্টা করবেন আমরা দেখতে দেখতে বিরতির জায়গায় চলে আসলাম এখানে সাধারণত বাসগুলি এসে থেমে যায় কারণ নামাজের সময় হতে পারে মানুষের টয়লেটের চাপ হতে পারে বিভিন্ন কারণে মাঝখানে বিরতি দেওয়ার একটি নিয়ম রয়েছে তো এই জায়গায় বিরতি দেওয়ার পরে এখানে এসে মানুষেরা তাদের অজু ইস্তেঞ্জার কাজ সেরে নেন পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করেন তো হোটেলও রয়েছে তো এই হোটেলে খাবার দাবার ব্যবস্থাও রয়েছে তো আমাদেরকে আধা ঘন্টার বিরতি দেওয়া হয়েছিল এই জায়গায় এখান থেকে আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করেছিলাম তারপরে আবার যাত্রা করেছিলাম মদিনার দিকে সম্মানিত দর্শক মণ্ডলী আরবের খাবার দাবারের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তারা ফ্লোরে বসেই খাওয়া দাওয়া করেন এবং এভাবে এক প্লেটে একাধিক ব্যক্তিরাও বসে খাবার দাবার খান খাবার দাবার খাওয়ার পরে আবার গাড়িতে উঠে আমরা রওনা হয়ে গেলাম মদিনা মোনাব্বরার উদ্দেশ্যে অনেক দৃশ্য আমরা দেখতে থাকলাম পাহাড়ি এলাকা বিজন মরুবিয়াবান আমাদের চোখের সামনে পাথরি জমি আবার এই পাথরি জমি ফুড়ে এরকম ঘাস গুল্লতা বের হয়ে এসেছে যেগুলো উটের সুস্বাদু খাবার আবার কোথাও কোথাও কৃষকরা এই পাহাড়ি জমি বা পাথরি জমিকে চাষ করে সেখানে সবুজ পত্রপল্লবের উৎপাদনও করেছেন সে সমস্ত জায়গাগুলিও আমাদের নজর এড়ালো না এইসব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এক পর্যায়ে মদিনার অতি সন্নিকটে চলে আসলাম আমরা আমাদের ড্রাইভারকে দেখতে পাচ্ছি ইনি একজন পাকিস্তানি মুসলিম ভাই তিনি সুদর্শন একজন ড্রাইভার আমাদের অত্যন্ত ভালো মানের গাড়ি তিনি চালাচ্ছেন আমাদেরকে নিয়ে যাচ্ছেন তো মদিনা মোনাওয়ারার দিকে পরন্ত বিকেলের সুন্দর আবহাওয়া আকাশটা ঝিলমিল করছে এবং চারপাশে সেই মরুবিয়ামানের দূর দূরান্তের সেই প্রান্তিক বাড়ি ঘরগুলি দেখা যাচ্ছে এবং মরুভূমি দেখতে যেই ভালো লাগা সেই ভালো লাগা আমরা উপভোগ করছি নবীজি সাল্লাহ আলী সাল্লামের দেশ এই মক্কা মদিনা সে পথ ধরে আমরা অতিক্রম করতে করতে একেবারে মদিনার উপকণ্ঠে চলে আসলাম সারি সারি খেজুর বাগান দেখা যাচ্ছে এখনও আমরা মদিনার কাছাকাছি চলে আসিনি এখনও মদিনার অনেকটা বাইরে কিন্তু শহরের একটি আবহ এখান থেকে শুরু হয়েছে দুপাশে রয়েছে শহরের একটা চিহ্ন বাড়িঘর দালান কোঠা রয়েছে সাইনবোর্ড সুন্দর সাইনবোর্ডে বিভিন্ন রাস্তার লোকেশন লেখা রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই রাস্তা বেই সামনে অগ্রসর হচ্ছি আস্তে আস্তে আমরা মদিনার খুব কাছে চলে যাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী ব্যক্তিগত গাড়িতে যদি মক্কা থেকে মদিনায় আসার সুযোগ হয় তারা মদিনায় প্রবেশের আগে গোসল করে নিতে পারেন কারণ এটি একটি আমল যা কেউ এখন করতে সুযোগ পায় না তো যারা এই সুযোগটা পান তারা গোসল করে নেবেন তাহলে একটি বড় আমল করার সুযোগ হয়ে গেল আমরা মসজিদের পর মসজিদ বিল্ডিংয়ের পর বিল্ডিং দেখতে পাচ্ছি এবং সামনে সারি সারি দালান কোঠা দেখতে পাচ্ছি যেটা শহরের পরিচয় ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি এই রাস্তা বেই এই তো আমরা সামনে দেখতে পাচ্ছি একটা গেটের মতো দেখা যাচ্ছে এটা একটি ঐতিহাসিক গেট এটা মদিনার গেট এটাকে বলা হয় বাওয়াবুল মদিন আল মুনব্বরা অর্থাৎ মদিনার গেট এই গেটটা মদিনার চিহ্ন বহন করে যেটা তুর্কি আমলে করা হয়েছিল এই গেটটি সেই গেটটি আমরা দেখতে পেলাম ওই গেটটার বাম পাশ দিয়ে তরিকে হিজরা চলে গেছে আর ডান পাশ দিয়ে এটা তরিকে হিজরা নয় অন্য একটি রাস্তা দিয়ে আমাদের গাড়িটা ঢুকেছে আমাদের হোটেল যে রাস্তা দিয়ে গেলে কাছে হবে সেই রাস্তায় রাস্তাই অবলম্বন করেছে আমাদের ড্রাইভার আবার এই রাস্তা ঘুরে আমরা তরিকে হিজরার মধ্যেই আবার উপনীত হব আমরা যে গেটটা দেখলাম ওই গেটটার বামপাশ দিয়ে তরিকে হিজরা চলে এসেছে আমরা ক্রমান্বয়ে মদিনায় সেই রওজায় আথার সেই সবুজ গম্বুজ নবীজি সাল্লাহ আলিহসাল্লামের সেই চিরসায়িত হওয়ার স্থানের দিকে ক্রমে ক্রমে এগিয়ে চলছি আমরা খুব কাছাকাছি চলে আসছি সম্মানিত দর্শক মণ্ডলী খুব লক্ষ্য করে দেখলে আপনিও দেখতে পাবেন ওই যে সেই মসজিদে নববীর মদিনা মনব্বরার সেই মিনারা দেখা যাচ্ছে ওই যে মিনারা দেখা যায় এই এটা একটি এমন এক অনুভূতির ব্যাপার বলে বোঝানো যাবে না সেই দরবারে নববী রহমাতুল্লিল আলমিনের রৌজা এথারের কাছাকাছি যাওয়ার সময় যখন দূর থেকে একজন আশেক প্রেমিক হাজি সাহেব যখন এভাবে সেই মিনার দেখতে পায় তখন তার দিলে তুলপার শুরু হয় যে কার কাছে আমরা যাচ্ছি সেই প্রিয় নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের রওজা এথারের কাছাকাছি চলে যাচ্ছি তার কাছে আমরা যাচ্ছি যিনি ভালোবাসায় অমর হয়ে আছেন বিশ্বের মানুষকে শুধু ভালোবাসা দিয়েছেন দুঃখ দেননি আমরা এই তুর্কি আমলের পুরনো রেল স্টেশন মসজিদের পাশ দিয়ে যাচ্ছি এটা সেই তার্কিরা করে গিয়েছিল এটা তার্কিদের পুরাতন রেল স্টেশন জামে মসজিদ বলা হয় এই মসজিদের পাশ ধরে সামনে অগ্রসর হলেই সামনে পাওয়া যাবে মসজিদে বেলাল এই মসজিদে বেলাল একটু সামনেই রয়েছে আমাদের মসজিদে বেলালের একটু উত্তর পাশেই রয়েছে সেই মসজিদে নববী আমরা সেদিকে ধীরে ধীরে এগিয়ে চলছি নানা অলি গলি বেয়ে আমরা সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রৌজা আথারের কাছাকাছি চলে আসছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দর্শক মণ্ডলী আমরা মিনারা দেখতে পেলাম নবীজি সাল্লাহ আলী সাল্লামের সেই ঐতিহাসিক মসজিদ সারা বিশ্বের বুকে এমন একটি মসজিদ খুঁজে পাওয়া যাবে না এমন একটি স্থাপনা খুঁজে পাওয়া যাবে না সেই সোনার মদিনার সেই সোনার মসজিদ সেই ইতিহাসের অত্যাশ্চর্য এক মসজিদ যে মসজিদকে ঘিরেই মদিনা মনব্বরা এত সুন্দরভাবে সজ্জিত হয়েছে সেই সোনার মদিনায় এই মদিনা মনব্বরা নবীজির শহরে আমরা এসে গেলাম আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি মদিনার সীমানায় প্রবেশ করেছি আমরা দরশরে বেশি বেশি পড়তে পড়তেই এই মদিনায় প্রবেশ করব। হাজি সাহেবেরা চোখের অস্ত্র মুছতে মুছতে নবীজি সাল্লাহ আলী হোসাল্লামের সেই অবদানের কথা নবীজি সাল্লাহ আলী হোসাল্লামের সেই অবদান বিশ্বের মানুষদের জন্য তিনি যে অবদান রেখেছেন সেই অবদানের কথা স্মরণ করতে করতে এগিয়ে যাওয়া তিনি যে এত ভালোবাসা দিয়েছেন মানুষের জন্য এত কাদা কেঁদেছেন বিশ্বের কোনো জ্ঞানী গুণী পণ্ডিত কোনো নেতা নেত্রী বা বিশ্বের কোনো পণ্ডিত বাদশাহ বা প্রেসিডেন্ট কেউ এমনটা তার জাতির জন্য কাঁদেনি দেশের জন্য কাঁদেনি নবীজি সাল্লাহ আলী আসাল্লাম যেই পরিমাণ কেঁদেছেন সুতরাং এমন মায়ার নবী এমন প্রেমের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রৌজা আথহারের কাছে আসতে পারা কতটা সৌভাগ্যের ব্যাপার আবার কতটা আদব রক্ষা করার ব্যাপার খুবই আদবের সাথে দরশরী পড়তে পড়তে আমরা রৌজা আথারে দিকে এগিয়ে যাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী এই হলো মসজিদে নববী আর এই হলো গম্বুজে খাদরা বা সবুজ গম্বুজ এই গম্বুজের পাদদেশেই ঘুমিয়ে আছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুয়াসাল্লাম তার উপর শান্তি বর্ষিত হোক আমরা সকলেই কায়মনোবাক্যে এই দরুদ তার উপর বর্ষণ করে থাকি আমাদের প্রিয় নবী এমন মানুষ খোঁজে কোথাও পাওয়া যাবে না যার কান্নার ধারাবাহিকতা এখনও বজায় আছে এখনও মাটি ভেজে যায় যার চোখের অশ্রুতে শুধুমাত্র উম্মতের ফিকিরে জাতির ফিকিরে বিশ্ববাসীর ফিকিরে এমন নিখোঁত মানবতার বন্ধু আর কে কোথায় কবে পাবে তাই আসুন তার আদর্শ আমরা গ্রহণ করে নিই সম্মানিত দর্শক মণ্ডলী যেহেতু মদিনা মনব্বরায় পৌঁছে গেছি আমি অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছি আমাকে ক্ষমা করবেন সম্মানিত দর্শক মণ্ডলী এর পরের পর্বগুলিতে আমরা কিভাবে সালাম করতে হয় কোন দিক দিয়ে সালাম করতে হয় সে বিষয়গুলো যথাসম্ভব বর্ণনা দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের সকলকে আল্লাহ রব্বুল্লা আলমিন রহমতের আশ্রয় আশ্রয় দান করুন আমাদের সকলের উপর খাস রহমত নাজিল করুন সারা বিশ্বের সকল মুসলমানকে হেদায়ত করুন এবং সকলকে আল্লাহর পক্ষ থেকে সহি হেদায়তের ব্যবস্থা করুন এই আবেদন রেখে যে পথ ধরে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম হিজরত করলেন এই শিরোনামের পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত মানসে নাশে মানসে ব্যথা রে ওরে মনো দি